বেস্ট ফ্রেন্ড সে নয় যে নতুন কাউকে পেয়ে তোমাকে ভুলে যাবে বেস্ট ফ্রেন্ড তো সেই যে হাজারো মানুষের ভিড়ে তোমাকেই খুঁজবে